সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে চলে আসলাম আরও একটি ভিডিও মাঝে আমাদের স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে একটি ফ্লাশ করার পরে এটি লেখাগুলা উল্টো হয়ে গেছে কিংবা বাসনটা সেম ছিল না তার জন্য আমরা যে ফাইলটি দিয়ে ফ্লাশ করব এটি কোনো বক্স বা কোনো ডঙ্গলের প্রয়োজন নেই কোনো ক্র্যাকে লাগবে না এটি দিয়ে আপনারা প্রত্যেকটা ফাইলের ভিতরে টুলস দেওয়া আছে এই টুলস দিয়েই আপনারা ফ্লাশ করতে পারবেন এবং কি আপনাদের স্ক্যানে যদি কোনো পাসওয়ার্ড লক স্ক্যান লক থাকে তাহলে এটা দিয়ে ফ্লাশ করলে আপনাদের স্ক্যান লকটি চলে যাবে আমরা এখন এটি ফ্লাশ করব দেখব আমাদের কাজটি সম্পূর্ণ হয় কি না যেহেতু এটির বার্সনটি ম্যাচিং নেওয়ার কারণে এটি উল্টো হয়ে গেছে লেখাগুলা আমরা এখন ফ্লাশ করব এখানে আমাদের টুলস রাখা আছে আমরা টুলসটি ওপেন করে নিব সরি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বিশেষ কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের এখানে ফাইলটি সিলেক্ট করা কমপ্লিট এখন আমরা স্টার বাটন ক্লিক করে মোবাইলের ভলিউম প্লাস আর মাইনাস ধরে আমরা ইউএসবিটি কানেক্ট করবো আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাশ কমপ্লিট হয়েছে এবং কি আমাদের যে পিকচারটি পাঠানো হয়েছে এটি সম্পূর্ণ সাকসেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম